বানালে হবে এটা জিজ্ঞেস করছে এগুলো কি বানাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আর এটার নাম কি বলছে আচ্ছা।, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম

শুনেছি আপনার বাবা একদিন বলছিল ইন্ডিয়ার বাইরে হ্যাঁ, কোথায় আমেরিকা হ্যাঁ, হ্যাঁ, আমেরিকায় আমাদের মালপোয়া গেছে আচ্ছা, আচ্ছা আর আপনার লন্ডন আমেরিকায় এগুলো মালপোয়া আচ্ছা আচ্ছা আর দূরের রসগোল্লা সাউথ আফ্রিকায় গেছি ছানাবড়া আচ্ছা। পাকিস্তানে তো হমেশাই আপনার ছানাবড়া পাকিস্তানে যায় বাবা বিশাল ব্যাপার আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আমি আসি এখানে আপনাদের মিষ্টিকে খুব ভালো লাগে ওই জন্য আবার আসলাম কি মনে এখানে আসলাম

আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চৌত্রিশ মানে আমাদের মানে হ্যাঁ, হ্যাঁ। তখন অনেক ছোট হ্যাঁ, টালির ঘর আছে প্রথম ওইখানেই বানানো ওইখানেই বিক্রি সব কিছু আর এখন তারপরে এটা হয়েছে এটা মডিফাই করে মানে আপনারা এখানে মাল তৈরি করেন প্লাস বিক্রি করেন না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর মানে আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স হ্যাঁ, ধরেন গ্র্যাজুয়েট আচ্ছা। করি গ্র্যাজুয়েট করে প্রায় একবারে পুরোপুরি আচ্ছা। উচ্চ মাধ্যমিক করে হাতে করি তাহলে বন্ধুরা দেখছেন এই যে মিষ্টির দোকান এত সুন্দর সুন্দর মিষ্টি তারপরে ইনি বলছেন যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ইনার বাবা তারপরে অর্ডারের মিষ্টি নাকি এখান থেকে খুব বেশি যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি তারপরে এদিকে আরো মিষ্টি আছে ভেতরে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কত রকমের মিষ্টি এগুলো মালপোয়া বলে না আচ্ছা। এদিকেও আছে এই যে এদিকে কত সুন্দর সুন্দর মিষ্টি যে দেখতে পাচ্ছেন এর মধ্যে দইও আছে আচ্ছা। হ্যাঁ। দই কোয়ালিটি এই দইয়ের নাম এটা আমরাই তৈরি করি এই দই মানে নানা জায়গায় এই দই আর আচ্ছা। নামও এটা মিষ্টি মিষ্টি দই তো এটা মিষ্টি দই নিজেরা আপনারা নিজেরা তৈরি করেন মানে অন্য কেউ তৈরি করে না তার মানে এখানে কোনো ডুপ্লিসিটি নেই হ্যাঁ, হ্যাঁ আপনাদেরকে যারা মালপত্র তারা জেনুইন নয় বলে আপনারা হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলো ভালো বানাতে পারেন হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো লাগলো আপনাদের দোকানটাও দেখে প্লাস আমি এখানকার মিষ্টি এর আগেও খেয়েছি আজকেও খেলাম একটু আগে দেখলেন তো আপনি যাই হোক খুব মানে ভালো লাগলো নিজেদের দোকান তো যতটা নিজেরা তো কখনো নিজে দিয়ে করা যায় না কারণ যতটা পারা যায় আপনার ভালো রাখা আচ্ছা, আচ্ছা। কোয়ালিটি মেনটেন করা হ্যাঁ সেটাই হ্যাঁ কোয়ালিটিটা তো মেন জিনিস হ্যাঁ আবার জিনিসের কোয়ালিটিটা কোয়ালিটি হ্যাঁ, যদি ভালো থাকে অটোমেটিক খরিদ্দার আসবে ঠিক আছে তাছাড়া আপনাদের ব্যবহারও খুব সুন্দর দেখেছি জিনিসগুলো এত সুন্দর করে বানান যার কারণে কাস্টমাররা আরও যেন আসে আচ্ছা, হ্যাঁ দাদা আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম আচ্ছা হাজারদুয়ারির সামনে আচ্ছা আচ্ছা আপনার এই সিরাজদুল্লাহ রোড হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা। মন্দিরের সামনে ওই যে শিব মন্দিরের সামনে যেটা আপনার নিম গাছ আছে হ্যাঁ, হ্যাঁ, নিম গাছের সামনে আচ্ছা। মানে যা আচ্ছা, যার বয়ে আছে যে হাজারদুয়ারি যে মাঠটা মাঠের পূর্ব দিকে হ্যাঁ আচ্ছা গেট থেকে বেরিয়ে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ওই যে টিকিট কাউন্টারটা আছে ওই গেটটা তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমনাথ সুইটস যে ভিডিওটা করলাম এই দোকানটা